呀。 有时候。 জাহান আমার জীবন আমার মরণ এই সাথে মিলে কোরআন তুমি রহিম তুমি করিম তুমি মেহেরবান তুমি দিলে শ্রীষ্ঠ নাবি সাথে দিলে কোরআন তুমি রহিম তুমি করিম তুমি মেহেরবান আমার জীবন আমার মরণ এই ধরনের সব তুমি আমার দয়াল প্রভু তুমি আমার সব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া